ପୌରନିର୍ବାଚନ ପାଇଁ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲର ଆଜି ଥିଲା ଶେଷ ତାରିଖ ଆଜି ସୁବର୍ଣ୍ଣପୁର ଜିଲ୍ଲା ତରଭାଠାରେ বিভিন্ন রাজনৈতিক দল নিজ নিজর প্রার্থী নামাঙ্কন পত্র দাখল করেছেন বিজেডি বিজেপি কংগ্রেস তথা স্বাধীন প্রার্থী মানে দলবল বাজা গজা ধরি শোভাযাত্রার বাহারি তরভা এনএসি পর্যন্ত পৌঁছিলে চলিত থর অধ্যক্ষ পদবী অনুসূচিত জাতি মহিলা সংরক্ষণ রয়েছে অধ্যক্ষ পদবী পাই মোট চারিজন মহিলা প্রার্থী নামাঙ্কন পত্র দাখল করেছেন বিজেডি দল তরফ বন্দিতা নায়ক নামাঙ্কন পত্র দাখল করে বিজেপি পক্ষ শিবানী সেঠী কংগ্রেস পক্ষ প্রণত ଦୀପ୍ତି ନାୟକ ସ୍ୱାଧୀନ ପ୍ରାର୍ଥିନୀ ଭାବରେ ହେମାଦ୍ରୀ ରାଉତିଆ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିଛନ୍ତି ୱାର୍ଡ ମେମ୍ବର ଭାବରେ ସମସ୍ତ ବାର ଗୋଟି ୱାର୍ଡରେ ବିଜେଡି ବିଜେପି ଦଳ ପ୍ରାର୍ଥୀ ଦେଇଥିବା ବେଳେ କଂଗ୍ରେସ ଦଳ କୌଣସି ପ୍ରାର୍ଥୀ ଦେଇନଥିବା ଜଣାଯାଇଛି ସେହିପରି ସ୍ୱାଧୀନ ପ୍ରାର୍ଥୀ ଭାବରେ ଦଶ ଜଣ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିଥିବା ସୂଚନା ରହିଛି ଆସନ୍ତା ନଅ ତାରିଖ ସ୍କୁଟନି ରହିଥିବା ବେଳେ ବାର ତାରିଖ ଦିନ ନାମାଙ୍କନ ପତ୍ର ପ୍ରତ୍ୟାହାର ତାରିଖ ଧାର୍ଯ୍ୟ କରାଯାଇଥିବା ଜଣାଯାଇଛି ରିପୋର୍ଟ ବିଟିଭି ଓଡ଼ିଆ